গায়ে হলুদের নামে অপব্যয় বাজান ছেলে পক্ষের কয়েকজন হলুদ রঙের শাড়ি পইরা মেয়ের পক্ষের বাড়িতে যায় আবার মেয়ে পক্ষের কয়েকজন হলুদ রঙের শাড়ি পইরা ছেলে পক্ষের বাড়িতে আসে ছেলে সকালবেলা লঙ্গি পইরা গামছা পইরা সাদা গেঞ্জি পইরা দুইটা প্লেট এক প্লেটে মিষ্টি আর এক প্লেটে ফাঁকা ডিজিটাল ফকির ধান ধানে বসছে সকালবেলা কথা ঘন না কে এখন ওই যে কন্যা পক্ষের কয়েক ঠোঁটের ভিতরে লিপস্টিক দেয় এমন কায়দা লাল করছে যা বলার মতো ভাষা এই যে রং ঢঙ্গের সাজ দিয়ে আসছে ছেলের গায়ে হলুদ দিবার জন্য আর সে হলুদ দিয়ে বলতেছে কি জানেন দুলা ভাই আপনি আমার চিনতেছেন না যে পিঙ্কির সাথে বিয়ে হচ্ছে না আমি সেই পিঙ্কির আপন মামাতো বোন আমি আপনাকে হলুদ দেওয়ার জন্য আসছি দুলা ভাই চিন্তা করিস বইয়ের স্পর্শের আগে শালির হাতের স্বাদ এজন্য মজায় আনন্দ মজাই আলাদা কথা কন নাকে চিন্তা ভাবনা করিয়া গালটা আগায় দিছে শালি এখন হলুদ নিয়ে দুলে ভাইয়ের গালে মানুষ করে হালকা করে একটু টিপি মারে দুলে ভাই আরো মজা পায় কথা কন এরপরে দুলে ভাই ওই যে ফাঁকা প্লেট ওখানে পাঁচশো টাকা বা হাজার টাকা দেয় দিয়ে দুলে ভাই আপনি কিছু মনে করবেন আপনি তো জানেন আমি কেবল ক্লাস টেনের ছাত্রী আমি চাকরি করলে আমি মার কাছে চাইছিলাম তো মা এই পাঁচশো টাকা দিছে আমি চাকরি করলে দুলে ভাই যা বেতন পাইতাম আপনার মতো দুলা ভাইকে তো মন চাই জীবনটাই দিয়ে দিই কথা কন নাকে দুলা ভাই কয় শালি রে তোর কথা শুনে টাকা তুলেলে কথা না দুলা ভাই দিছি তো দিছি কথা কন না কে এই যে যে প্লেটে মিষ্টি আছে ওখান থেকে মিষ্টি কাটা সামুজে ভরে দুলে ভাইকে করে হা করে নিলে কলিজা ফুটা করবো এখন দুলা ভাই হাঙ্গর মাছের মতো হা করিয়া উঠছে ওদের না মিষ্টি খাওয়ার আসে শালি ঠিক মুখের কাছে নিয়ে যায় দুলে ভাইয়ের মুখে না দিয়া টপ করে মিষ্টিটা ঘুরে নিজের মুখে দিয়ে খায় আর কয় দুলা ভাই ডস দিলাম দুলা ভাই মনে মনে বলে ঠিক আছে আজকে ডস দিয়েছিস মন খারাপ করি না এরপরে সুযোগ পেলে আমি ডস দিব এই যে রং তামাশা করে হলুদ দেওয়া জায়েজ না হারাম আরো জোরে নিঃসন্দেহে হারাম সন্দেহ করা যাবে না সন্দেহ ছাড়া এই ধরনের গায়ে হলুদ লাগানোর অনুষ্ঠান হারাম আবার ছেলে পক্ষের কয়েকজন গেছে ছেলে পক্ষের আবার ছেলেরাও যায় বন্ধু বান্ধব যারা ওরা গেছে যা বলতেছে এক্সকিউজ মি ভাবি আপনি তো আমাকে চিনবেন না যে রুবেলের সাথে বন্ধু হচ্ছে বিয়ে হচ্ছে একটা কালের বন্ধু আপনি বলতে পারেন যাতা তা বন্ধুত্ব না ও আমার এত দুষ্ট জানেন আমার আজকে বলতেছে দোস্ত বাসর ঘরে কি হয় এত দুষ্ট ভাবি মনে কিছু নেবেন না এই কথা বলে হলুদ মাখায় দিচ্ছে আপনারাই কন ছেলের বন্ধুরা যায়া ওই মেয়ের গায়ে হলুদ দেওয়া তো দূরের কথা সাক্ষাৎ করা যায় হলুদ দিবের গেলে হাত কি গালের সাথে দেওয়া লাগে না না দিলেও হয় মুসলমানের বিয়েতে হতে পারে জীবনে সুখ নাই বিয়ে করে কেন এই ভেজালের বিয়ের জন্য গান বাজাইয়া বিয়ে হলুদ করে বিয়ে বিয়ে বিয়ের বাড়ি যদি আনন্দ ফুর্তি না থাকে যা কয় কে বু তোর বেটার বিয়ে শুনলাম আজকে কয় বিয়ের বাড়ি কোন গীত এন ওই বুড়ি এসে গীত কয় দুলা ভাই সাইকেল মারিয়ে যায় আছে না না এরকম ডাইনি খালা এগুলো গীত গাওয়া কি কথা কর না কে খবরদার যুবক যারা বিয়ে করনি কোরআন আমার সামনে হাত তুলে ওয়াদা দিয়ে বলবা তোমার বিয়েতে কোনো গান হবে না হলুদ হবে না হাত তুলে ওয়াদা দাও যারা বিয়ে করো নাই তারা হাত তোল যে আল্লাহ যদি হায়াত দেয় হুজুর বিয়ে যদি করি কোনো ডিজে পার্টি হবে কোনো গায়ে হলুদ হবে কোনো কোনো গীত গান ছন্দ হবে না মনে থাকবে তো ইনশাল্লাহ মনে থাকবে তো ইনশাল্লাহ হাত নামাও যৌতুক হারাম ওইটা জানেন না আপনারা ওই এলাকায় পাবনায় শোনিনি কেউ না যৌতুক নেওয়া হারাম মানে কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক খাওয়া তেমনি হারাম আর একটা কথা শোনেন কন্যা পক্ষে পাঁচশো জন সাতশো জন আমরা তালুকদার বংশের লোক আপনার পরিবারে বিয়ে করছে আপনার কপাল ভালো বিয়ে তো আমার পাঁচশো জন সাতশো জন আটশো জন এইভাবে জোর করে খাবার খাওয়ার চাইতে ভিক্ষে করে খাওয়া ভালো ওই কন্যা পক্ষের ওপর জোর করে চাপায়া দিয়ে খাইতে পারবেন ওরা যদি বলে ভাই আমরা দশজনকে খাবো ব্যাস আমি বিয়ে করেছি দশ বারো জন লোক নিয়ে যায় কথা কন না বিয়েতে যেই বিয়েতে যত খরচ কম সেই বিয়েতে তত বরকত আর যদি আপনি তালুকদার বংশের লোক হয়ে থাকেন আপনার ছেলের বিয়েতে একটা জমকাল অনুষ্ঠান করায় লাগে তো নিজে গরু দশটা জবাই করে এলাকার লোক খাওয়ায় দেন না কত বড় করে যাওয়ালা দেখা যাবে না হ্যাঁ পড়ার ওপর আজান সবাই দিবে পারে কথা কন ঠিক খেয়ে না আপনি নিজে করে খিলেন আর এই বিয়ের অনুষ্ঠানে তো আরো কিছু সমস্যা আছে যেমন গ্রামের সবাই মিলে এক জায়গায় বসে খায় মেয়ে ছেলে পুরুষ নানি ভাবি চাষি দাদি খালা সবাই এক জায়গা কথা কন খালি কি খায় মজাই আলাদা এক টেবিলে সবাই বসছে পাড়াতে ভাবি কে ভাবি ভালো কোয়া খাচ্ছে হ্যাঁ ভাবি রুচি আছে বারে আ করেন ভাবি একটা রান খেলে শখ করছে ভাবি একবার একবার না ভাবি কনিলে মজা করে না হুজুর শিখলেন কেমন ভিডিও দেখে তাই বলতেছেন আমি এই যেই দেশেরই মানুষ নাকি আজকে আসমান থেকে পড়ছি পাবনায় আমি জানি না আমার দেশের কোথায় কি হচ্ছে এই ওয়াজগুলো করি দেখে মানুষ কয় কমেডিয়ান বক্তা বলুক বাসমর কয়দিন ভাই আচ্ছা আমি যদি মারা যায় আপনাদের যদি সংবাদ আসে আমার জানা যায় যাবেন যাবেন শেষ দোয়াটা করে আসবেন আর আপনার আজ থেকে যতদিন সলাত আদায় করবেন আপনাদের দোয়ায় এই হতভাগা ভাইটাকে একটু সামিল করবেন ইনশাল্লাহ আমি আমার দোয়া আপনার টমটম ভাড়া হলুদ রঙের শাড়ি পরা এই যে জিনিসগুলো করতেছে এগুলো অপব্যয় এগুলো করা যাবে না এটা তো শরীয়তে জায়েজ নাই আপনি বিয়ে করতেছেন তো হালাল একটা পবিত্র ইবাদত কথা বলেন এখানে তো সেই পবিত্র ইবাদতের মধ্যে হারাম জ্ঞান কেন আরে না জায়েজ কেন দেওয়া জায়েজ কিভাবে বলি যায় শোনেন হাদিসটা শোনেন হ্যাঁ। হাদিস মেয়েকে মালা পরাই দিচ্ছে ভিডিও হচ্ছে মেয়ে আবার পাও ধরে সালাম করতেছে ভিডিও হচ্ছে এরপরে বাসর ঘরে দুধের ভাত খেলেছে ভিডিও হচ্ছে ক্যামেরাম্যানের আবার বলে ভাই ভাবিকে একটু পাশ দিয়ে চিপে ধরে একটা ইসমাইল হাসি একটু আমি একেবারে সিনেমাগ্রাফি কাজ করে দেব কথা কোন কোন জায়েজ আছে এগুলো হয় না ভাই অবাস্তব না বাস্তব এগুলো করে আরে বউকে আদর করব আমি ঘরে তো লোকজন বলে দেবে সাপে ধরে না কি করেন বাপরে বাপ আর এরা ক্যামেরা পাশে মোবাইল পাশে ছবি কোন জায়গার ছবি কোথায় তোলা লাগে তাও জানে না বিয়ের বাড়িতে গেলে বইয়ের ছবি তুলে আসে আবার মুসলমান তোমার লজ্জা লাগে না অন্য মানুষের বইয়ের ছবি তোলা আবার কিছু কিছু পাগলা যুবক আছে বিয়ে করে প্রথম রাতে বইয়ের ছবি ফেসবুকে দেয় হ্যাঁ? কথা কর না ভাই বিয়ে টিকতেছে না কারণ বিয়ের তো বিয়ে নাই খালি বক্তা লাগতেছেন ডিভোর্স আছে না আরে এখন কি দুই মাসও যায় না চাচা দুই মাস কার হচ্ছে না হবি কেমনে রে হারাম দিয়ে তোদের জীবন শুরু আল্লাহ বরকত রাখেনি তো বরকত নষ্ট হয়ে গেছে কথা কন ঠিক না আজকে আশি পার্সেন্ট মহিলারা ডিভোর্স দিচ্ছে বিশ পার্সেন্ট ছেলেরা কথা কন না আর ঢাকা শহরে প্রতি সাঁত্রিশ মিনিটে একটা করে স্বামী স্ত্রী বিচ্ছেদের ঘটনা ঘটে যে কোনো মানে সাঁত্রিশ মিনিট পর পরই একটা করে সংসার ভেঙে যায় এই হলো জীবন বিশ্বাস করেন আজ থেকে বিশ তিরিশ বছর আগেও এত তালাক দিবসের ঘটনা ঘটেনি এখন যত করতেছে মানে এখন মানে বিয়ে মানে ডাল ভাত মনে করে আজকে তোমার সাথে হলো না ঠিক আছে আর একটা কাল করবো হ্যাঁ? অভাব মানে লাইনে দাঁড় করে একটার পর একটা কথা বাজান খবর তা এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে আলহামদুলিল্লাহ তরিকায় বিয়ে করেছেন সংসার করেন দুইটা তিনটা আপনার শারীরিক সম্পদ টাকা পয়সা সব দিক দিয়ে থাকলে করেন আপত্তি নাই তো আপনাদের এলাকায় বিয়ে হয় বিয়ে করছেন তো হ্যাঁ। বিয়ে হয় না এলাকায় বিয়ে হয় বাজান আমার দেখবেন বিয়ে বাড়িতেও কিছু অপচয় খরচ আছে যেমন এক নাম্বার হলো গায়ে হলুদ একটা হুজুর খালি দেখে ভাই করেন একটা হুজুর বাংলাদেশ পুরো বাংলাদেশ খুঁজে একটা হুজুর খালি বলবেন যে গায়ে হলুদের নামে আমাদের দেশে প্রচলিত যে অনুষ্ঠান যায় একটা হুজুর ভাই করেন দেখি তো ওই হুজুরকে আমি দেখবো ভাই করেন তোমার বিয়েতে এগুলো হয় কেন তুমি মুসলমান না আপনি হাজি মানুষ না আপনার ছেলের বিয়েতে কেন গায়ে হলো কথা কন গায়ে হলুদ শুধু কি গায়ে রাতে এই যে বক্স গুলো ভাড়া নিয়ে আসে কি যে ডিজে লাফালাফি নাচানাচি ডিক ডিক আওয়াজে মাটি কাঁপে ফেলে দিচ্ছে অনেক সময় এলাকার মানুষ বিরক্ত হইয়া প্রশাসনে ভাইদের কল দেয় যে ভাই বক্সের আওয়াজে থাকা যাচ্ছে না পুলিশ এসে বন্ধ করে এ ধরনের ঘটনা ঘটেনি ভাই হ্যাঁ, অবশ্যই ঘটে ও নিজে গুণা করে না ওই এলাকার মানুষ সবাইকে নিয়ে গুণা করতে চায় কত বড় হারাম খোর তুমি গান শুনবা তুমি গান শুনবা কানে ইয়ারফোন লাগায় শোনো জম্মের শোনা শোন ওই সানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শুনতেছে আর পার হতেছে ট্রেন উপর দিয়ে চলে গেছে তাও টিয়ার পানি এখন কবর যা শোন ফেরেস তারা বাটাম ফাটে ফেলে দিবি কথা কর লাগা ওটি মারবি না ফিডের খেলেবি এমন ফেরেস্তা কবরে রিমান্ডে নিবি জানেন চোখ নাই অন্ধ কান নাই শোনে না মানে ওই রিমান্ডে যে ফেরেস্তা নিবে হাতুড়িয়ে দিয়ে যে বাড়ি মারবি কথা বলছেন পজিশন মতো যে বাড়ি মারবি ওই দৃশ্য যদি কোনো ফেরেস্তায় একবার চোখ দিয়ে দেখতো তাহলে আর ওই আওয়াজ ওই বাড়ি মারার পরে ওই শাস্তি পাওয়া অপরাধী বান্দা যে আওয়াজ দিবে এটা যদি ফেরেস্তা কান দিয়ে শুনতো কান ফেটে যেত ওই জন্য আল্লাহ দুইটা জিনিসই বাতিল করে রাখছে চোখেরও দরকার নাই তোর কানেরও দরকার খালি মারবি তো ডিউটি কি খালি মারব এই জন্য বাজান এখনো সময় আছে ওই অন্ধ ফেরেস্তা বয়রা ফেরেস্তা কথা কন্যাকে তার হাত থেকে ওই রিমান্ডে আমরা যেতে চাই না আল্লাহর অবাধ্য তাদেরকে যন্ত্রণা দেওয়া হবে শাস্তি হবে ঠিক আগে দেখলেন না এক হুজুর টুপি নিয়ে মানুষের ভিতরে কত একটা ঘটনা ঘটাইলো বলেন না কেন পাঁচকলি মাথায় টুপি আছে এই জন্য ওই টুপি নিয়ে যায় ওই টুপি ছিঁড়ে ফেলে দিয়ে একশো টাকা ওই লোককে দিল যে পাঁচ কলি টুপি না এটা শিয়াদের টুপি কার টুপি শিয়ারা পাঁচ কলি টুপি পরে এ কথা কন না কে পাঁচ কলি টুপি পরে কার মাথায় কোন টুপি আছে এইটা আপনাকে বাস করে একটা ফেতনা বাজাইতে বলছে কেউ কথা বলেন না কেন কে পাঁচ কলি পুলো কে লম্বা পড়ছে কে খাটো পড়ছে টুপি তো মাথায় আছে কথা বলেন না কেন টুপি তো মাথায় আছে দেখেন তো আমার মাথায় কি টুপি ওনার মাথায় কি টুপি ওই যে উনি আবার কি টুপি পড়ছে চাষা কি টুপি পড়ছে আচ্ছা বড় ভাই কি টুপি পড়ছে সমস্যা কি হ্যাঁ সমস্যা আছে এখানে দেখেন তো এখানে হাজার হাজার মানুষের মুখে একশো আইটেমের টুপি পাওয়া যাবে না কোনো জায়গায় কি লেখা আছে এই টুপি পরে নামাজ পড়লে হারাম এই টুপি পরে নামাজ পড়লে হজ কবুল হবে না অমুক টুপি পরে কোরআন পড়লে তিলাবাত আল্লাহর দরবারে যাবে না অমুক টুপি পরে আল্লাহর জিকির করলে ওই জিকির আল্লাহর কাছে যাবে না টুপি নিয়ে ফেত না কে এ কথা কন না কে টুপি নিয়ে ফেত না আপনাকে করতে কে বলেছে বাপ রে বাপ আজকে একটা প্রকাশ্যে একটা মুরব্বী টুপি নিয়ে একটা চরম বেয়াদবি টুপির সাথে বেয়াদবি করা হচ্ছে এগুলো আলেমদের করা শোভা পায় না কথা বলেন না কেন এগুলো করা আলেমদের শোভা পায় না না অনেক বড় আলেম আপনি জানেন না তো কথায় কথা খালি হাদিস পরে সই হাদিস এগুলো পাবেন কোথায় কিন্তু এগুলো বেশি আবেগ দিয়ে কাজ করলে হবে না আজকে হয়ে গেছে কি জানেন যাই যে গ্রুপের ভিতরে আছে গ্রুপিং বোঝেন তো আমার দেশে তো বিভিন্ন দল হুজুরেদের মধ্যে তো দল যে যে দল করে উনি ওনার চোখে এতটা রঙিন চশমা পরা আছে যে বাত দুনিয়াতে যত বাকি দল আছে সব হলো গোমরাহি সব হলো ভুল পথে আছে সবাই জাহান নামের দিকে যাচ্ছে শুধু ওনার দলটাই জান্নাতের দিকে যাচ্ছে কথা কন ঠিক ইয়ে ছাড়া আর কোনো দল জান্নাতে যাওয়ার কোনো সুযোগই নাই মানে এত বড় উনি দিচ্ছে কথা বলেন না কেন রে ভাই কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে এই ফয়সালা দেওয়ার অধিকার কথা বলেন দিয়েছে তাহলে আমরা কেন এগুলো নিয়ে পড়ে থাকবো বলেন আজকে হিংসা করার কারণে আমাদের দিলের ভিতরে হিংসা করার কারণে এক খাটে জেনারেল লাইনের শিক্ষিত চারজন মানুষ ঘুমাইতে পারে কিন্তু চার হুজুর এক জায়গায় দড়িতে বান্ধেও আটকান যায় না কথা কন ঠিক অবস্থাটা হয়ে গেছে এরকম ওই যে গল্প শোনেননি এক বলে পণ্ডিত তিনটা লোকক দাওয়াত দিয়ে খাওয়াইছে তো খুব শখ মেহমানদারি করাবে বলতেছে ভাই আপনাদের মধ্যে সবচেয়ে দামি কে হুজুর কোনটা বড় যে গল্পটা অন্যরকম ছিল আমি অত কথা বলতে চাই না কর্মিকাতে কষ্ট হবে আপনাদের তো বলতেছে আমি একটু মাছ বড় একটা মাছ রান্না করছি তো এই কাল্লাটা কার প্লেটে দেবো চিনতে আসি কয় কারে দেবেন মানে কারে দেওয়ার মানে আমি শুনলাম উনি নাকি বড়রা হ্যাঁ? ওটা তো রাম সাগর আমি বড় হুজুর কাল্লা আমারে দিবেন ওগুলো তো সব আমার সাগরিত কথা বোঝেন নাই আর একজনকে গোসল করাইতে নিয়ে যা বলতে ভাই আমি একটা ছাগলের মাথা রান্না করছি তো কারে দেবো চিন্তা চিনতে পারছি না আপনাদের বলছে বড় হুজুর চেনেন না বড় হুজুর আপনার চোখের সামনে দাঁড়ায় আছে তো বলতেছে উনি যে বললো বড় আরে ওইটা তো গরু কথা বোঝেন নাই তো আমরা নিজেরাই এই অবস্থার মধ্যে আছি কেউ কাউরে গরু বানাচ্ছি ছাগল বানাচ্ছি এই অবস্থার মধ্যে আরে এই যে এই দল যারা করে এই এই দলে যারা আছে সব জাহান নামে সব জানে মানে ওই জাহান নামের ডিলারশিপ পাইছে কথা কর না কেন আল্লাহ ওকে নিজের হাতে বলে দিছে যে এই দলগুলো জাহান নামি তুমি দুনিয়াত প্রচার করো কথা কর না কে ভাই যদি হিংসা থাকে আমরা সারা জীবন যদি ওয়াজ করি হিংসা অহংকার গিবোধ মরনিন্দা সকল করি এগুলো বন্ধ করেন তাহলে আসেন এগুলো যদি করি এগুলো জাহান নামে দিয়ে যাওয়ার কারণ জাহান নামে যেতে হবে এই যে ওয়াজ নসিহত করে বুঝাইতেছি আমার ভিতরেই তো ভাইরাসটা ঢুকে আছে আমি আঙ্গুল দিয়ে বলতেছি আপনারা হিংসা কিনা করবেন না ফেতনা ফাসাদ করবেন না তিন আঙ্গুল বলতেছে হুজুর আপনি ঠিক আছেন তো কথা কন না কে আমাদের অবস্থা হয়ে গেছে ভাই এরকম আমি অবাক ভাবে প্রকাশ্যে একটা টুপি নিয়ে ইসলাম আলাদের সাথে একটা মুরব্বী মানুষের সাথে এরকম চরম বেয়াদবি করতে পারে আমার বুঝে আসে না উনি নাকি প্রায় মাহফিলে এগুলো করা শুরু করছে কথা কর নাকি উনি একশো টাকা করে পকেটে থাকে টুপি আরে ভাই উনি আলেম যদি হয় আমি ওনার কাছে অনুরোধ করব। আপনি যদি এই কাজটা করেন আমি খুশি হব আল্লাহ আপনাকে আরো ধনবান ওসমানে গনির মতো ধনী বানায় দেন টাকা বের করবেন আর বলবেন ভাই এই মাহফিলে যার যার মাথায় টুপি নাই আমি টাকাগুলো দিচ্ছি আপনারা সবাই টুপি কিনেন কথা হুজুরের ব্যবহার এরকম হওয়া উচিত ছিল না ও ওই টুপি আমাদের দলের সাথে যায় না ওই টুপি আমার টুপির সাথে মেলে না আমি হুজুর যে এটা মাথায় দিয়েছি এটা জান্নাতে যাওয়ার টুপি আর ওটা জাহান নামে যাওয়ার টুপি না কথা কন না কে ওই টুপি শিয়া পড়ছে না টুপি কোনোদিন শিয়াদের হয় কথা কন না কে এ টুপি দাড়ি কি কোন গ্রুপের না এটা মদিনাওয়ালা জোরে বলেন কা এটা আমার রসুল্লাহ সুন্নত নিয়ে যদি কেউ বেয়াদবি করে অবশ্যই তার প্রতিবাদ করতে হবে বাপ রে বাপ টুপি নিয়ে খেলা শুরু করছে যাদের মাথায় টুপি নাই টাকা বের করে ভাই যাদের মাথায় টুপি না আসেন তো পঞ্চাশ জন আমি মাহফিলের পঞ্চাশ জনকে টুপি কিনে দেব কথা কন না হ্যাঁ কষ্ট পাইছেন মন খারাপ করেছেন এখানে অনেকগুলো মানুষ বসে আছে করতে চাই না কাউকে কষ্ট দিতে চাই না শুধুমাত্র এদিক খেয়াল করেন আপনার কষ্ট পাচ্ছেন আমার কথা বিরক্ত হয়েছেন আমার কথা ওই যে মুরব্বী চাচা চাচা মামলা মাথায় দিয়ে আসেন না আসেন আপনি আসেন আপনি আসেন বাজান আসেন আসেন না মুরব্বী আসেন আরে চাচা আপনি মন খারাপ করেন কে আপনি আসেন চাচা দাঁড়িয়ে আপনি আসেন আসেন মুরব্বী আসেন আপনি আসেন আসেন বাজান আসেন আমি আপনাকে জি ঠিক ঠিক আসেন আপনার এই যে টাকাটা দিলাম এটা হাদিয়া এটা দিয়ে আপনি টুপি কিনবেন ইনশাল্লাহ মনে করবেন এটা গোলাম রব্বানি হজুরের পক্ষ থেকে আপনাকে একটা গিফট দিলাম আপনি টুপি কিনবেন ইনশাল্লাহ আচ্ছা। আল্লাহ কবুল করেন যারা কানাবেন আমাদের দায়িত্ব হবে এরকম যে আমরা যাদের মাথায় টুপি নাই সেই মাথায় কেমনে টুপি উঠবে সেই চিন্তা করা লাগবে যার মুখে দাড়ি নাই এমন বয়ান করা দরকার সে যেন মুখে দাড়ি রাখে সেরার অধিকার আমাকে দেওয়া হয়েছে না শিয়াদের টুপি বলে টুপি সেরা শুরু করবেন আপনি এজন্য বাংলাদেশে কিছু কিছু মানুষের বয়স হয়ে যাচ্ছে অনেক বড় আলে ওনাকে আমার শ্রদ্ধা করি সম্মান করি কিন্তু ওনাদের কাছে আমরা এইরকম ব্যবহার এ জাতি আশা করে না কথা বলেন না কেন এ জাতি ওনাদের কাছে এই ব্যবহার আশা করে না আপনার যেই দলেরই হন যেই গ্রুপেরই হন যেই তরিকায় দাওয়াত দেন না কেন দেখবেন কোরআন শরীফকে আমরা ধন্যবাদ জানাই যারাই নামাজ পড়ে সলা আদায় করে তাদের প্রতি আমাদের দরদ ভালোবাসা আছে না নাই সে যেই টুপি মাথা দিয়ে সলা আদায় করুক এতে আমাদের কোনো আপত্তি নাই এই জন্য এগুলো বাড়াবাড়ি থেকে আমাদের বিরত থাকা দরকার উনি অনেক বড় আলেন আমি অনুরোধের ভাষায় বলবো ভাই আপনি দয়া করে আর কোনো মাহফিলে কোনো মুরব্বীর সাথে টুপি নিয়ে বেয়াদুবি করবেন না অনুরোধের ভাষাই বলি এখনো সময় আছে ভালো হয়ে যান কথা বলেন ঠিক কেনা কারণ ফেতনা ছড়াইতে আমরা দুনিয়াতে আসি নাই আমরা আসছি ফেতনা কিভাবে বন্ধ হবে ঠিক কেনা আল্লাহ আমাদের সকল ফেতনা বাসার থেকে কোরআন সুন্নার সঠিক পথে সহি পথে আমাদের কবুল করুন চিল্লা বলেন আমি আমরা যেন সবাইকে রঙিন চশমা দিয়ে জাহান নামের দিকে নিয়ে যাওয়া যায় আমরা যেন মনে না করি না আপনিও তবা করলে আল্লাহ আপনারেও জান্নাত দিতে পারে কথা বলেন এখান আপনি যদি আল্লাহর দিকে ফিরে আসেন আল্লাহ আপনারেও জান্নাত দিতে পারে এই আমরা সবাই মানুষদেরকে জাহান্নামী মানুষদেরকে জান্নাতে নিয়ে যাব কি আশায় মানুষের ভিতরে কিভাবে হিংসা কিনা দূর করে একটা পরিকা ইমানদার কি বানানো যায় সেই চিন্তায় আমরা সব সময় কাজ করে যাব। আমরা এরকম ভেদাভেদ তৈরি করব না কথা বলেন ঠিক কেনা আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বোঝদান করুন সিল্লা বলেন আমিন একটু জিগিরের অনুরোধ করছিলাম জিগিরি কি করা যায় জোরে বলেন করা যায় আর যদি বলেন না হুজুর আমাদের এলাকা আমরা জিকির করি না খামাখা আমি কষ্ট করে আপনাদেরকে জিকির করতে বলবো না এটা আপনার ব্যক্তিগত আমল আপনি মন চাইলে আল্লাহরে স্মরণ করবেন না চাইলে না করবেন কথাকে বোঝেন না স্মরণ করলে আপনার লাভ আমার আল্লাহর কোনো লাভ নাই স্মরণ না করলে আপনার লস আমার মালিকের কোনো লস নাই কথা কন ঠিক কিনা এজন্য আসুন একটু মহাপতি জিকির করে লাইলা জরে জরে লা ইউটিউবার ভাইরা যারা আসছেন এগুলো আজে বাজে এখানকার কথা এখানেই শেষ এগুলো ইউটিউবে ছাড়ার দরকার নেই ঠিক আছে কি বললাম এখানকার কথা এখানে শেষ এটা আবার ইউটিউবে গেলে ওই হুজুরের ছবি এই হুজুরের ছবি মানে বাগে বাগে লড়ায় দিয়ে মিশে আর একটা ফেতনা হবে ওই হুজুর আবার আর এক মাহফিলে যে আমারই গালি দেবে কথা বোঝেন নাই আবার ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করবে গোলাম রব্বানিকে চ্যালেঞ্জ করলাম এই টুপি পরা হারাম তো ওগুলো দ্বন্দ্বের মধ্যে আমরা নাই তো কথা বলেন এখানে তো এগুলো করা যাবে না ইউটিউবার ভাইদেরকে বলবো এরপরে যখন আমি তিলাওয়াত করে আলোচনা শুরু করবো সেই জায়গার থেকে দেবেন হ্যাঁ, এটুকু বাদ কেটে ফেলে দেন ক্যামেরা থেকে ডিলিট করে দেন এরপরে আমার কথা না শুনে যদি কেউ বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু সমস্যা আছে বাড়াবাড়ি করা হবে না ভাই হুজুরদের অবস্থা খুবই খারাপ সেটা আপনারা সবচেয়ে বেশি ভালো বোঝেন জন্য আপনারাও ভালো থাকেন আমাকে ভালো থাকতে দেন আপনারাও চলেন আমরাও চলি তাছাড়া ক্যামেরা থাকবে ভিডিও না আপনার ক্যামেরা দেন আপনি ছবি তুলে নেন লাহা জরে লাহা মোহাম্মদুর রসোল্লা জবান সের এক বাক্যে পড়ছি সাল্লু আলাইসাল্লাম এখান থেকে দিতে পারেন ঐতিহ্যবাহী পাবনা জেলার চাটমহর থানার অন্তর্গত হান্ডিয়াল ইউনিয়নে পাড়া ইসলামিক যুব সমাজ কর্তৃক আয়োজিত মদিনাতুল উলম হাফিজিয়া কওমি মাদ্রাসার উন্নতি কল্পে দুই দিন ব্যাপী বার্ষিক তফসির কোরআন মাহফিলের আজকের এই সমাপনী রজনীর সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক সরকার দোয়া করা দরকার আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈবা সিয়াতে কুলিয়া দান করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি এমপি মহোদয় বিশিষ্ট রাজনীতিবিদ সমাজ সেবক জননেতা জনাব আলহাস মোহাম্মদ মকবুল হোসেন সাহেব আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈবা সিয়াতে কুলিয়া দান করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ কথা বলে ধন্য করেছেন গতকালকে কথা বলেছেন প্রিয় বড় ভাই হজরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব কথা বলেছেন প্রিয় ভাই কারিমাউল্লা সাহেব প্রিয় ভাইদের আলোচনা আলাপাক দিনের জন্য ইসলামের জন্য কোরআনের ময়দানের জন্য কবল করুন সকলে বলুন আমিন দুজনে অনেক চমৎকার কথা বলেন হয়তো অনেকে আলোচনা শুনেছেন গতকালকে আজকে আমার পূর্বে কথা বলেছেন আমার অত্যন্ত কাছের আমার প্রিয় মুরব্বী শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বিশিষ্ট আলেম দিন মোফাসের কোরআন প্রিয় চাষা আলহাজ হজরত মাউলানা মোহাম্মদ আব্দুল মতিন নিজামি সাহেব দামাদ বারকাতুমা আলিয়াম আলাপাক প্রিয় মুরব্বীকে হায়াতে তৈবা সেতে কলিয়া দান করুন তার কণ্ঠকে দিনের জন্য ইসলামের জন্য কবল করুন সকলে বলুন আমি মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামাইকরাম সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা ছোট ছোট সোনা মানিকের পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা বোনেরা সবাইকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি আশা করছি সকলে সালামের জবাব জোরে সরে দেবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত সালাম মানে কি শান্তি শান্তি আমরা সকলে বলি ইসলাম শান্তির ধর্ম এটা যদি আমাদের সকল অঙ্গনের মানুষের স্লোগান হয় তাহলে মনে হয় অনেক আগেই এ দেশে ইসলাম কায়েম হয়ে যেত কথা বলেন ঠিক না নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানের দেশে কেন আজও কোরআন প্রতিষ্ঠিত কোরআনের সমাজ কায়েম হচ্ছে না কেন মানুষ আজও ইসলামের সেই সত্যিকারের শান্তির সুশীতল ছায়ায় আশ্রয় পাচ্ছে না কেন মানুষ আজকে এত ফেতনা ফাসাদ আমাদের যে গলাবাজি আমাদের যে কথা বলার স্টাইল আমাদের যে ব্যবহার আমাদের যে আখলাক আমাদের যে স্বভাব আমাদের যে চলাফেরা দেখে মাঝে মাঝে মনে হয় সত্যি কি আমরা মুসলমান কিনা কথা বলেন না কেন সবচাইতে দামি মানুষ আমরা মর্যাদার দিক দিয়ে আল্লাহ বলেন ওলা ওলাকত কার্রামনা বানি আদম কুমতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম ভিআইপি বানাইলাম মর্যাদা সম্পন্ন বানাইলাম সৎ কাজের আদেশ দাও নিজেও সৎ কাজ করো মানুষদেরকে সৎ কাজের দিকে আহ্বান করো ডাকো নিজেও অসৎ কাজ করবা না যারা অসৎ কাজ করে তাদেরকে অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করবা আজকে আমরা কি করতেছি আমাদের কি দায়িত্ব ছিল এই জন্য বলতে চাই টুপি নিয়ে আমরা ফেতনা করব না দোয়া মিলাদ মাহফিল নিয়ে ফেতনা করব না নবী নুরের তৈরি মাটির তৈরি নিয়ে দ্বন্দ্ব করব না কিছু কিছু দ্বন্দ্ব আজকে সমাজে এমনভাবে চালু হয়েছে যা বলার ভাষা খুঁজে পাওয়া যায় না কেউ হাত নাবিতে বাঁধে কেউ বুকে বাঁধে কেউ হাত ছেড়ে দেয় এটা নিয়ে দ্বন্দ্ব রসুল আকরাম সাল্লাহ সাল্লাম যে তরিকা যে রাস্তা যে পথ সাহাবা ইকরামদেরকে দেখিয়েছেন সেই পথে আমরা চলতেছি সবাই তো সন্ন্যত মোতাবেক আমল করতেছে আমি নাবিতে হাত বাঁধি আলহামদুলিল্লাহ বাঁধেন সমস্যা নাই আপনি বুকে বাঁধেন বাঁধেন সমস্যা নাই আপনি ছেড়ে দিয়ে পড়েন তাতেও সমস্যা নাই কিন্তু দ্বন্দ্ব কেন আমার সলাদ কবুল হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই সলাতই জান্নাতে যাওয়ার সঠিক সলাদ কিন্তু নাবিতে যারা হাত বাঁধে ওদের সলাদ কবুল হবে না এই কথা আমি কেন বলতে যাব কথা বলেন না কেন এই কথা আমি কেন বলতে যাব আমি তো জানি কোন দলিল সহি আর কোন দলিল সহি না সেটা তো আমরা জানি এগুলো নিয়ে আজকে সমাজে যা হচ্ছে কেউ আমিন আসতে কেউ জোরে কেউ দল কেউ জল যশোরের দুই গুরু আমিন আসতে না জোরে দললিন জললিন এগুলো নিয়ে মারামারি লাগছে এক গ্রুপকে পুলিশ ধরে করছে কোন দল করছে আমি দললিনও না জললিন আমি নামাজই পড়ি না এক সময় তো তাই অবস্থা হয় কেন ফেতনা করি আমরা আমরা তো ফেতনা দিয়ে মানুষকে কাছে টানতে পারবো না আমরা ভালোবাসা দিয়ে কাছে টানতে চাই আমার বক্তব্য আমার ব্যবহার আমার কথা বলার স্টাইল আমার চাহনি আমার চলা ফেরা ওঠা বসা মানুষ দেখে যেন সত্যি সত্যি নারায় আল্লাহ আল্লাহ কথা বলেন না বিশ্ব নবীর ব্যবহার থেকে কিন্তু মানুষ কালেমা পড়েছে নবীজির সিহারা ব্যবহার আদব আখলাক চলা ফেরা আর কথা বলার এত সুন্দর ধরন ছিল যা ভাষায় প্রকাশ করা নয় কাফিরেরাও তার তিলাওয়াত কথা শোনার জন্য পাগল ছিল সোবান আল্লাহ বলে মানে এত মিষ্টি কথা বলতেন এত সুন্দর করে কথা বলতেন যে কথা একটু কণ্ঠ নরম যে কথাটা একটু গরম করে বলা দরকার সেটা গরম করে বলতেন এত সুন্দর তার বলার স্টাইল ছিল যা দেখে অন্য ধর্মাবলম্বীরা কালেমা পরে মুসলমান হয়েছিল বলেন আল্লাহ আকবার কেমন নবী উদাহরণ দিলে তো অনেক সময় লাগবে সময় আমার ওইভাবে নাই এতটুকু শুধু বলতে চাই মসজিদের ভিতরে পেশাব করে ইহুদিয়া ইহুদি মসজিদের ভিতরে পেশাব করতেছে আপনি আমি হলে কি করবো বলাবো দেখছেন ডাইরেক্ট একবারই মেরে ফেলে কিন্তু না আপনাদের মতো খেপে গেছিল হজরতে অমর ফারুক বের করে বলেন নবী মসজিদ পেশাব করে আপনি খালি অনুমতি দেন আর পেশাব লাগবে না সেই ব্যবস্থা করতেছে নবী না অমর মাথা গরম না আমি আসি তো আবার তরবারি বের করে বলে নবী পেশাব করে তো মসজিদ মাকে ফেলে দিল আপনি খালি অনুমতি দেন আর জীবনে পেশাব লাগবে না সেই ব্যবস্থা করতেছে নই বলে ও ক্ষান্ত হ শান্ত আমি আসি তো হজরত ওমর ফারুক রাদি আল্লাহ বারবার রাগ করেন নবীজি থামায়া দেন ইহুদি পেশাব করা শেষ হয়ে গেল আমার নবী কাছে গেলেন যা বলে শোনো তোমরা যেখানে ইবাদত করো ওই জায়গায় যদি কেউ পেশাব করে বলো তো তোমরা কি করবা লোকটা খাপ থেকে তরবারি বের করে বলেন হবি তার মধ্যে আমার মধ্যে ফয়সালা করবে এই তরবারি শোনো আজকে তুমি যেই দাঁড়িয়ে যেই জায়গায় দাঁড়িয়ে পেশাব করলাম এই জায়গায় আমরা নামাজ আদায় করি জীবনে কোনো দিন আর এই জায়গায় এসে তুমি পেশাব করো না এই কথা যখন ডেকে বললেন ইহুদির মনটা ভরে গেল চক্ষু দিয়ে অশ্রু ঝরা শুরু হয়ে গেল আর ডেকে বলে নবী গো আমি বারবার তাকায় দেখলাম ওমর খাপ থেকে তরবারি বের করে আমাকে হত্যা করার অনুমতি চায় আপনি তাকে থামায়া দিলেন যেই ধর্মের নেতার ব্যবহার এত সুন্দর না আপনি আমার কালেমা পড়ায় মুসলমান বানায়া দেন জোরে বলেন আল্লাহ কেমন নবীর ব্যবহার বাজান যাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম নবী গো আপনি বলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী আজিম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না এত সম্মান আল্লাহ পাক আপনার আমার নবীকে দিয়েছেন যার চরিত্র ফুলের চাইতেও হাজার গুণ পবিত্র যাকে পুরো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার সমগ্র জাতির জন্য আপনার আমার নবী কাল্লা পাক রহম স্বরূপ প্রেরণ করেছেন এজন্য বাজানো গো আমার উঠাইসা পর্যন্ত চোখের পানি ছেড়ে দিয়া নবীজির কাছে নালিশ দেয় ও নবী আমার মনিব আমার বেশি খাটাই খাইতে দেয় কম আপনি দয়া করে যদি আমার ক্রয় করে আপনার কাছে রেখে দিতেন বড় শান্তি পাইতাম সাহাবি যখন উঠে বলে সাহাবি উঠের ওপরে মনে হয় জুলুম করো খাইতে দাও মনে হয় কম উটটাকে তুমি বিক্রি করবা সাহাবি দেখে বলে অভিগ এইটা ছাড়া তো আমার আর কিছুই নাই আপনি চেয়েছেন বিক্রি আপনার কাছে করতে হবে আমার নবী দেখে বলে ঠিক আছে আমার কাছে বিক্রি তোমাকে করতে হবে না তোমাকে শুধু এতটুকু বলবো পরিশ্রম যেমন বেশি করে করায় নাও উটটাকে তেমন একটু খাবারও বেশি খাইতে দিও যাতে সে পেট ভরে খাবার খাইতে পারে এই জন্য পশু পাখি সকলের জন্য আপনার আমার নবী রহমত চিল্লা বলেন আল্লাহ আকবার যেই বুড়ি নবীর ভয়ে গর্তে গোহাই লুকাইতে যায় নবীজি তার টোকলা নিয়ে পাহাড় পর্যন্ত পৌঁছায় দেয় মানুষজন বলে বুড়ি কেন আসছো কয় মোহাম্মদের ভয়ে আসছি কয় যার ভয়ে আসছো তারে তো সাথে নিয়েই আসছো আল্লাহ একবার কর তুমি কি দেখেছো কয় না দেখি নাই ওই যে টোকলা যার মাথায় ইনি তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মানুষ গরিবের বিপদে অসহায় একটা বৃদ্ধা নারীর টোকলা বহন করতে পারে ওই মানুষ কোনোদিন মানুষ হত্যা করতে পারে না এই মানুষ কোনোদিন মানুষ হত্যা করতে পারে না ইনি তো মানব দরদি মানব দরদির পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু ব্যবহার দেখে মানুষ পাগল হয়েছেন বুড়ি কয় এই যদি সেই মোহাম্মদ হয় আমি বুড়ি আর তার ভয়ে লুকাবো না বরংস তার হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে যায় নবীর ব্যবহার ব্যবহার দেখে মানুষ কালেমা পড়েছেন আর আমাদের যে ব্যবহার কালেমা পড়া তো দূরের কথা দুই চারজন যারা পরে ওরা বিপদে পড়ছি কতক্ষণ ঠিক কেনা এই জন্য এই ব্যবহার দিয়ে ইসলামের প্রচার প্রসার করে আমরা খুব বেশি ফায়দা লুটতে পারবো না মন খারাপ করেছেন এজন্য দয়া করে বলবো মঞ্চে কোরআনের মাহফিলে তাফসির মাহফিল ওয়াজ মাহফিলে ইসলামী মহাসম্মেলনে এমন কোন নতুন করে আমার প্রিয় মাতৃভূমিতে ফেতনার আবাদ তৈরি হয় কথা কন না কে ফেতনার আবাদ হয় এমন কথা আমরা বলবো না আপনি যদি পারেন যার মাথায় টুপি নাই তার মাথায় টুপি কিভাবে উঠবে সেই বয়ান করেন কথা বোঝেন আপনি এমন একটা বয়ান করেন যে মানুষগুলো দাড়ি রাখে না ওরা যেন দাড়ি রাখে আপনি এমন বয়ান করেন যে মানুষগুলো নামাজ পড়ে না সলাদ পড়ে না ওরা যেন সলাৎ আদায়কারী হয় আপনি এমন বয়ান করেন যেন ভয়ই নাই তাদের ভিতরে যেন ভয় পয়দা হয় আপনি এমন বয়ান করেন যে সমস্ত মা বোনেরা ব্যাপারদায় চলাফেরা করে তারা যেন পর্দায় থাকে আমাদের তো টার্গেট যে পথ বলা মানুষগুলোকে সঠিক পথ দেখানো সেই মানুষগুলো কোরআন কোরআন সন্না সম্পর্কে জ্ঞান নাই প্রজ্ঞা নাই আমাদের উচিত ওই প্রজ্ঞাহীন মানুষটার ভিতরে এই কোরআন সন্ন্যার টুকু হলেও এলেম আর জ্ঞান আর কিছু শিক্ষা দিয়ে বাড়িতে পাঠাইয়া দেওয়া কথা কোন ঠিক কিনা এদেশের সমস্ত ওলামা ইকরামদেরকে কোরআন সন্ন্যার সঠিক কথা হক কথা জাতির সামনে প্রচার প্রসার করার তাও দান করুন চিল্লায় বলেন আমি আরো জোরে বলেন আমি